ভাবে হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবার সব পাগলের খেলা ও বাবা আমাদের ভিডিওটি কেমন লাগছে আল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে আমি আপনাদের কিছু কথা বলবো যে এই গানে যে আপনার প্রথমে যে টাইটেলগুলো দেখেছেন গানটা শুনেছেন তো বুঝতে পারছেন যে কোন গানটা আমি নিয়ে আমি রিলিজে আসছি তো বিভার্স এই গানটি পরিচালনা করেছেন আমার বন্ধু মোহাম্মদ রাকিব হাসান পরে যার ছবি দেখতে পাচ্ছেন সে কিন্তু আমার রাকিব বন্ধু তো সো একটা কথা বলি আপনি মানে কিছুদিন গান গাই পরে ও বললো যে ভাই এই গানটাতে গিয়া আমি কই নাম পারবো না পরে বললো যে আমি হেল্প করবো তোকে যতটুকু পাই হেল্প করবো ঠিক আছে তে আমি রাজি হলাম যা আমি যেভাবে কষ্ট পাই আমি গানটা গাইবো কিন্তু গান গাছটা আমার গাইতে আমার খুব কষ্ট হয়েছে মানে এডিটিং করতে অনেক খুব কষ্ট হয় কারণ এডিটিং গান গাওয়া মানে অনেক খুব কষ্ট হয় তো বলো যা আমি হেল্প করবো যত পারি হেল্প করবো ঠিক আছে আমি গানটা গাইলাম এবং তো আপনাকে দিবস আপনাকে কথা বলি আমি এই চ্যানেলে কিছু কাজ করে যাচ্ছি যে আপনারা অনেকে আমাদেরকে সাপোর্ট করছেন আমাকে সাপোর্ট করছেন আমার গান আপনার যদি ভালো লেগে থাকে তো ওগুলো সে আপনারা সাবস্ক্রাইব করেন আমাদের যারা সাবস্ক্রাইব করেন অলরেডি তাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন তারা এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন আর হ্যাঁ আমার কিছুদিন পরে আমরা একটা চ্যানেল খুলবো যেটা আমরা করতেছি যে এই চ্যানেলে আমরা শুধু গান গেয়ে দেবো মানে গান যা আমি যা পারি দেবো কিন্তু আমরা দ্বিতীয় চ্যানেলে আমরা একটা কাজ করবো হ্যাঁ, আমরা ভাই বাদে আমরা বন্ধু আমার আপন ভাই আছে আমার বন্ধু বান্ধব আছে সবাই আমরা কাজ করবো আমার ইউটিউব চ্যানেলে তো এখানে শর্ট ফিল্ম যতটুক পারি শর্ট ফিল্ম করতে চেষ্টা করবো আমরা হাসি দেওয়ার জন্য আমরা যতটুকু অভিনয় করতে পারি ততটুকু আমরা করবো তো সো আপনি যদি এই চ্যানেল আমাদের কিছু হেল্প করেন ঠিক আছে আপনারা যা আমার সাপোর্ট করেন তাহলে আমি এই চ্যানেল আগে যেতে পারবো আর সাপোর্ট না করেন তাহলে তো আমি ওই চ্যানেল তো আমি আগে যেতে পারবো না কারণ এই চ্যানেলে আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তো দ্বিতীয় চ্যানেল তো আমি আগে যেতে পারবো না কারণ আপনারা যদি এই চ্যানেল আমাকে সাপোর্ট করেন তাহলে ওই চ্যানেলে আমি অবশ্যই আমি আপনাদের সাপোর্ট পাবো তো এই ছিল আজকে কিছু কথা তো আমার রাকিব ভাই বন্ধু দাদা সবাই দোয়া করবেন তিনি অনেক মানে খুব কী বলবো মানে মানে এত মানে হেল্প করছে আমাকে আমি যা বিশ্বাস করতাম যে আমি ভাগ নিয়ে যাবো আমাকে হেল্প করতে হেল্প করবো সো এটুকু ভালো ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ music YouTube two point zero dot channel অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দেবেন আর হ্যাঁ আমার বন্ধুদের অবশ্যই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ আপনার জন্য আমার দোয়া রইল সব ভালো থাকবেন আল্লাহ পাগল বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা চোখো বাবা রোষ বছর শেষে চৈত্র মাসে যখন বাবা রোষ আসে হাজার হাজার পাগল এসে মেলে যায় মেলা হাজার হাজার পাগল এসে মেলে যায় মেলা বাবা তোমার দরবার সব পাগলের খেলা